সুপ্রিয় দর্শক আজ আমি স্বাধীনতা টিভির পক্ষ থেকে এবং স্বাধীনতার ডায়েরির পক্ষ থেকে আজকে আমার আলোচনা করব আমার পাশে আছেন ইউনিটের সাধারণ সম্পাদক বাহার এখানে উপস্থিত আছেন আলোচনা করব আপনারা আলোচনা যদি আপনার আপনাদের পছন্দ হয় তাহলে স্বাধীনতা টিভি লাইক কমেন্ট করে আপনারা স্বাধীনতা টিভির সাথে থাকবেন আগামী জুন মাস আমাদের বাজেট পেশ হবে এবং আমাদের অনুরোধ থাকবে আগামী বাজেটে দেওয়ার পরে যেন কোনো দ্রব্যমূল্য কোনো জিনিসপত্র বাহিরের থেকে আমদানি হয় আমাদের দেশে উৎপাদন হয় সেইগুলাকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ রাখবে যেন এই বাজেটে যেই জিনিসের উদ্যোগতি ছিল সেই জিনিস যেন নির্ম গতিতে আসে সেই জন্য আমি বাহারবাহী সবাইকে মানে আমন্ত্রণ করছি দু চারটি কথা বলার জন্য আজকে আমাদের এখানে আছেন আমার শ্রদ্ধীয় মুরব্বী বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার টিভির প্রতিষ্ঠাতা আলহাজ ইসমিন হোসেন ভুইয়া তিনিও আজকে বর্তমান আমাদের রাষ্ট্রীয় দ্রব্য মূল্যর নিয়ে দুই চারটি কথা বলবেন তার পাখে আমি দুইটি কথা বলি সেটা হলো আমাদের রাষ্ট্রে বিভিন্নভাবে বিভিন্ন দল আমাদের গণতন্ত্র রাষ্ট্র বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে বিভিন্ন কথা আসবে এমনকি আসে তোরা অনেক টাইমে মিথ্যা বানালা মিথ্যারা অনেক টাইমে সত্য বানালে সেক্ষেত্রে সারা বিশ্বের তুলনা অনুযায়ী আমাদের রাষ্ট্রটা ছোট্ট একটা রাষ্ট্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যদি ওনার জন্ম যদি না হইতো আমরা এই স্বাধীন বাংলা পাইতাম না তিনি বাংলার মাটিতে শ্রেষ্ঠ সন্তান এমনকি শ্রেষ্ঠ বাঙালি উনি বাংলার মাটিতে জন্ম নিয়েছে ওনার নেতৃত্বে এই পাকিস্তান হানাদার বাণী থেকে পাকিস্তানের থেকে আমাদের এই ছোট্ট একটা বাংলাদেশ সোনার বাংলাদেশ আমরা স্বাধীন পেয়েছি এমনকি স্বাধীনভাবে আমরা এখন রাষ্ট্র পরিচালনা হচ্ছে সেক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু যেসব নেতৃত্ব অথবা যেসব নিয়ন্ত্রণগুলো করে গেছে বর্তমান যারাই রাজনীতিতে আসছে সরকার গঠন করছে তারাই আজকে সেইটার কাছে কিনে নেওয়ার নাই উল্টাভাবে উল্টা ইয়ে করে এমনকি বিভিন্ন দল আমাদের দেশে বিরোধী দল হিসাবে আছে কিন্তু সবাই কেউ না কেউ রাষ্ট্রের জনগণের এই দেশ ছোট্ট একটা রাষ্ট্র হিসাবে দেশ হিসাবে কেউ এই জিনিসটা চিন্তা করে না যার যার স্বার্থ হাসিল করার জন্য তেত্রে চেষ্টা চালাচ্ছে তার পরবর্তীতে তারা ডোজ দেখি সরকারের সরকার কত ট্যাকেল দিবে এক সংসারে যদি আপনার এক বাপে যদি পাঁচটা সন্তান থাকে থাকে পাঁচটা সন্তানরে এক বাপে ঠিকাইতে পারে না কেউ না কেউ জুয়া খেলে কেউ না কেউ এদিক সা কেউ এদিক যা কেউ মালানো হয় কেউ হয় কেউ সন্ত্রাস হয় একটা লোকে পাঁচটা সন্তানকে ঠিক রাখতে পারে না তাই এটা আজকে আমাদের ছোট্ট একটা বাংলাদেশে আজকে বিশ থেকে পঁচিশ কোটি লোকের সমন্বয় সেক্ষেত্রে একজন জননেত্রী শেখ হাসিনা তিনি এই দেশকে কী আসিল আজকে আমাদের এখানে রেজাকার হানাদার বাহিনীর থেকে হইতে এই যে আমাদের যুদ্ধ অপরাধী হইতে এই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরো আগস্ট নির্মলভাবে হত্যা করা আজকে স্বাধীনতার পরে আমাদের জননেত্রী শেখ হাসিনা দুই সালের ক্ষমতা তাইসা দুই সাল থেকে এখন দুই সাল চলে এর ভিতরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকেও হাসি দেওয়া হয়েছে এমনকি এই দেশের যুদ্ধ অপরাধীদের রেজাকার আলবদলকে হাসি দেওয়া হয়েছে এমনকি কিছু কিছু এখনও লিস্টে আছে বাইরে আছে তাদেরকে আনার জন্য চেষ্টা করছে এমনকি আবার কিছু কিছু জেলও আছে ওদের সাজা হচ্ছে ছুটিও এখন বর্তমান যে পরিস্থিতি আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে করতেছে সেটা আমরা মনে করি ভালো আজকে আমাদের দেশে যে বর্তমানে দ্রব্যমূল্যের একটু দাম বেশি রাশিয়া আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে আমাদের থেকে অনেক শক্তিশালী তারা এখন রাশিয়া ইউক্রেনের মাধ্যমে একটা যুদ্ধ চলতেছে যেখান থেকে আমাদের থেকে কিছু কিছু অনেকগুলো পণ্য গম খাদ্য বিভিন্ন পণ্যগুলো আমাদের রাশিয়ার থেকে আসে সে রাশিয়ার ইউক্রেন থেকে আসে এই রাশিয়ার ইউক্রেন বর্তমানে এখন একটা যুদ্ধ চলতেছে তাদের সাথে আমাদের সরকার কোনো রাষ্ট্রের সরকার কোনো একটা চুক্তি অথবা কোনো একটা পণ্য আনতে পারতেছে না এই জন্য শুধু আমাদের দেশে ন পণ্যর দাম বেশি ইন্ডিয়া যান ইন্ডিয়া তেলের কেজি কত আপনি হে রাশিয়া দেখেন আমেরিকা দেখেন সৌদি আরব দেখেন বিভিন্ন রাষ্ট্র দেখেন শুধু আমাদের দেশে বাড়ছে যদি এটা বলি তাহলে আমাদের ভুল ধারণা হবে অথবা কোনো ক্ষেত্রে কোনো রাষ্ট্র একটু কম বাড়ছে কোনো রাষ্ট্র একটু বেশি বাড়ছে এইটাই এছাড়া আর কিছু না কিন্তু সব জায়গায় দাম বাড়ছে সব জায়গায় পণ্যের দাম এখন বর্তমান যুগে বাড়তি আমারও সেদিন এক লোক বলল যে আপনারা তো দুইশো টাকা সোয়াবিন তেলের কেজি খাইতেছেন কিন্তু দেখা গেছে ইন্ডিয়া যাই দেখেন যে বাংলা টাকা ইন্ডিয়া চারশো টাকা তেলের কেজি পড়ে তাই আমি মনে করব এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আবার বিভিন্ন আমাদের এই যেমন ইসরায়েলি ফিলিস্তিনির একটা যুদ্ধ এই ক্ষেত্রে আমাদের দেশে সারা বিশ্বে পণ্যের দাম বেশি তবুও আমাদের দেশে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আমাদের দেশে রাষ্ট্রীয় যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো আমাদের সরকার ওই জনগণের চাহিদা মিটতেছে না বাইরের থেকে কিছু কিছু পণ্য অনেক পণ্য আনতে হয় যে এমন নাকি চাউল আমাদের দেশে মাসালা দিলে হয় আমরা বাইরে থেকে আনতে হয় না যেমন নাকি আবার এই যে আমাদের দেশে হ্যাঁ। পেঁয়াজ আবার আমাদের দেশে রসুন সোয়াবিন এই যে সোয়াবিন যে তেল উৎপাদিত হয় সোয়াবিন এই সোয়াবিনও আমাদের দেশে এবার আসলে ভালো সোয়াবিন হয়েছে কিন্তু যেভাবে বাজার মূল্য ওনারা আমরা আমাদের মতো সাধারণ লোকে চাইছি সেইভাবে কৃষকরা তো সেই মজুরিটা পাচ্ছে না কৃষকরা তো সেই মূল্য পাচ্ছে না কৃষকের যে খরচ হইতেছে ব্যয় হইতেছে কৃষকেরা বলতেছে যে আমাদের যে ব্যয় হইতেছে সেই ব্যয় অনুযায়ী আমাদের বিক্রি আসছে না কিন্তু আসলে কৃষক দাম পাইতেছে না দাম পা আমার যারা সিন্ডিকেট করে যারা তার ভরসায় এই ব্যবসা অথবা স্টক করে করে আস্তে আস্তে পণ্যগুলো সারে দাম বাড়া ওরা ডবল ডবল রিডবল বাড়াই নিয়ে যায় কিন্তু আসলে কিছু পাচ্ছে না আমাদের রাষ্ট্রীয় একটা নিয়ম আছে প্রতি বছর জুন মাসে একটা বাজেট হয় সরকার প্রতি বছর জুন মাসে একটা বাজেট করে সেক্ষেত্রে জুন মাসে সরকার এখন পর্যন্ত কোনো ডিক্লেয়ারও দেওয়া নাই কোনো কিছু বলাও নাই জুন মাসে বাজেট হবে সরকারে হয় কোনো পণ্যের দাম বাড়বে না কোনো পণ্যের দাম কমবে তখন যাই ওই পণ্য ওইভাবে বিক্রি করা হয় এখন সরকার হ্যাঁ, এখন এখন এখন আমাদের দেশে কিছু ব্যবসায়ী আছে এরা সবসময় দেশের ক্ষতি চাইছে এরা কোনোদিন দেশের ভালো চায় না যদি দেশের ভালো চাইতো তাহলে তারা এই কাজগুলো করতো না এরা আগে দুই মাস থেকে তিন মাস আগে এরা পণ্যগুলো আর স্টক করে রাখছে বাংলাদেশের দেশের শর দেখাচ্ছে পাওয়া যাচ্ছে না ওই সিস্টেম হচ্ছে এরা অ্যাডভান্স জুন মাসে দাম বাড়বে এরা দাম বাড়াই দিয়ে বইয়া রয়েছে আপনি দুই মাসে দাম বাড়বে না কমবে আপনি কেমনে বুঝলেন আপনি বুঝলেন কেন এই জন্যে আমাদের দেশে যারা নেতৃত্ব দেয় যারা এই আমাদের স্থানীয় নেতৃত্ব আছে উপরের লেভেলের নেতৃত্ব আছে তারাও এগুলো কোনো তদারিকা করে না এমনকি আমাদের সাধারণ লোকও এগুলো কোনো প্রতিবাদ করেন না এমন সাধারণ লোক প্রতিবাদ করি বা কি হইব এখন আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বর্তমান আমলি সরকার জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটা আগুল আবেদন আমাদের দেশে যে পণ্যগুলা যে যারাই বড় ব্যবসায়ীরা স্টক করে রাখছে এমনকি ধরে রাখছে এরা বাজারে মার্কেটে ছাড়তেছে না পণ্যগুলোর দাম দেখাচ্ছে শর্ট দেখাচ্ছে এগুলা তথ্য মন্ত্রণালয় যেন এগুলা তদন্ত কি করিয়া ওদেরকে শাস্তির আয়ত্ত নেয় এমনকি এই পণ্যগুলা হ্যাঁ, যেন দাম যেন স্থিতিশীল এমনকি স্থিতিশীল করার জন্য আমি হ্যাঁ, মাননীয় হ্যাঁ। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি সম্মানিত শুধু আজকে আমি ইসমাইল হোসেন ভূঁইয়া একজন বিভিন্ন মুক্তিযোদ্ধা আমি সরকারের কাছে প্রত্যাশা যে আগামী বাজেটে যে আগামী মাসে বাজেট আমাদের আগামী বাজেটে যেই জিনিসপত্র মানে যেমন বিদ্যুৎ গ্যাস অন্যান্য দ্রব্যমূল্য যেন এটা স্থিতি থাকে এটা যেন উদ্যোগতি কোনো জিনিসপত্রের যেন দাম না বাড়ে কারণ বর্তমানে আমাদের দেশে রেভিডেন্সের অনেক উদ্যোগতি অনেক কারণ সেদিন আমি খবর দেখলাম যে আমাদের ভারত এবং পাকিস্তান এইদিকে বিভিন্ন দেশ থেকে আমাদের রেভিলেন্স এবং উন্নতি অনেক উদ্বে তাহলে আমি সরকারের কাছে এখানে আবেদন করব যে আমাদের আগামী বাজেটে যেন কোনো বিদ্যুতের মূল্য গ্যাসের মূল্য বা অন্যান্য জিনিসপত্রের মূল্য যেন উদ্যোগতি না হয় কারণ যদি বাহিরের থেকে বা দেশের কোনো মানে প্রতিষ্ঠান যদি লস করে তাহলে বর্তমানে এই সরকারের ক্ষমতা আছে ভর্তুকি দেওয়া কারণ আমি দেখেছি উন্নয়ন উন্নত রাষ্ট্রগুলা দেখা যায় যে কোনো সময় দ্রব্য মূল্যের উদ্যোগতি দেখাচ্ছে না কারণ তারা যদি আন্তর্জাতিকভাবে যদি দ্রব্যমূল্যের দাম বাড়ে তাহলে তারা ভর্তুকি দিতে পারে কারণ আমাদের এত সরকার এত উন্নয়ন আমাদের যদি যে যে সামান্য জিনিসগুলা যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে আমাদের সরকার আমাদের দেশের উন্নয়ন কমবে না কারণ এখন বর্তমানে আরও উন্নয়ন হতেছে রেভিনেন্স বাড়তেছে বিভিন্ন মানে আন্তর্জাতিক রপ্তানি বাড়তেছে বিভিন্নভাবেই মানে আমাদের দেশের উন্নয়ন চলছে কারণ সরকার যদিও ভর্তুকি দেয় তাহলে এগুলার কোনো উন্নয়ন কমবে না আর উন্নয়ন যদি এতই হয় তাহলে আমরা যদি এখন বর্তমানে কষ্ট করব। আমাদের এখন বর্তমানে কষ্ট করে যদি উন্নয়ন হয়ে এতই উন্নয়ন হয় তাহলে আমরা মৃত্যুর পরে আমাদের এই উন্নয়নের কোনো মূল্য থাকবে না তাহলে এখন থেকে সরকারকে সব দিকে খেয়াল রাখি কাজ করতে হবে আর দ্বিতীয়তে আমাদের সরকার মুক্তিযুদ্ধের চেতনার একটা সরকার স্বাধীনতার চেতনার একটা সরকার এই সরকার অনেক শক্তিশালী সরকার এবং জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতার কারণে আজকে আমরা বারো তেরো বছরে আজকে বিশ্বে চোদ্দ গুণ ভারত থেকে আমরা অনেক গুণ আমরা উর্ধে চলে গেছি